মোহাম্মদ শাহাবুদ্দিন পেশা একজন আইনজীবী এবং বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমানে উপদেষ্টা পরিষদের সদস্য তিনি উনিশশো সালে পাবনা জেলায় জন্মগ্রহণ করেন তিনি ইতিপূর্বে জেলা সিনিয়র জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের একজন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি উনিশশো সালে পাবনা জেলায় স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন এবং মহান মুক্তিযুদ্ধে তিনি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন সাড়ে বঙ্গবন্ধু হত্যার পর তিনি দীর্ঘ তিন বছর কারাগারে বন্দী ছিলেন উনিশশো সালে তিনি বিসিএস বিচার বিভাগে যোগদান করেন পঁচানব্বই সালে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব হিসাবে নির্বাচিত তিনি বঙ্গবন্ধু হত্যা মামলায় আইন মন্ত্রণালয় কর্তৃক নিযুক্ত কোঅর্ডিনেটর হিসাবে দায়িত্ব পালন করেন তিনি দু সালের সাধারণ নির্বাচন পরবর্তী সময়ে বিএনপি জামাত জোটের নেতা কর্মীদের দ্বারা সংগঠিত হত্যা ধর্ষণ লুণ্ঠন এবং মানবতা বিরোধী কর্মকাণ্ডের অনুসন্ধানে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশন এর চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করুন তিনি ছাত্রজীবনে পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি এবং উনিশশো সালে পাবনা জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেন উনিশশো সালে সংগঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নির্মম হত্যাকাণ্ডের পর তিনি কারাবরণ করেন তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সর্বশেষ জাতীয় কাউন্সিলে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি ব্যক্তিগত জীবনে এক পুত্র সন্তানের পিতা তাঁর স্ত্রী প্রফেসর ডক্টর রেবেকা সুলতানা সরকারের সাবেক যুগ্ম সচিব ছিলেন থ্যাংক ইউ হ্যাঁ, দর্শক রাজধানী ডাগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে কথা বলছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আমরা ছিলাম সেখানে দর্শক খবর এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি সাথেই থাকুন